Hello friends, welcome to my channel. Today I will talk the Bengali poem Heart কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মোর পাড়া তরুণ গাড়ি বুঝাই করা বলছি হাত গাড়ি চালায় বংশী বদল নিয়ে যায় সুন্দরের মতো হাট বসেছে শুক্রবারে বক্সি গঞ্জে পর্দা পারে জিনিসপত্র ছুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কিনে উচ্ছে বেগুন করে হলো রাস্তা থাকা কলসি ভরা ঘুরে মাটি তত বেড়ায় ঘুরে কানায় শুনিয়ে ছেলে রানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে নমস্কার